শুধু মনে রেখো এই নীল মনিহা এই দীপ জ্বালারা জানিয়া ছন্দে মন ফিরে পাব বুঝি সেই গানের লগন সন্ধানী মন কত ছন্দে মগন ফিরে from